দেখতেছি রাজিম বিসমিল্লাহ সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক সুবানু তালা আমরা তো তার গোলাম মাত্র সময় মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আবরকাতুহ মোমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যারা ঘুমান আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে জটিলতা দেখা দিচ্ছে তো এখানে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি সাধারণ কেউ না ওনার মর্যাদা আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিয়েছেন যে তিনি একজন তিরিশ পারা কোরআনের হাফেজ আসলে যে কেউ চাইলে কিন্তু হাফেজ হতে পারে না যদি আল্লাহ কাউকে কবুল না করে তো আপনারা সকলেই জানেন যারা হকের পক্ষে চলে দিনের পক্ষে চলে তাদের পিছনে শয়তান সবসময় লেগেই থাকে এখন আপনারা প্রশ্ন করতে পারেন সে একজন কোরআনের হাফেজ তাকে জিন কিভাবে ধরলো আসলে কথা এটা না কথা হচ্ছে যে সে যে কোরআনের হাফেজ শয়তান তাকে দেখতে পায় না সহ্য করতে পায় না বিদে তার পিছিয়ে লেগে গেছে আমরা তো সর্বসাকলে মানুষ একজন প্রধানমন্ত্রীর আঙ্গুল কাটলেও যেমন রক্ত বাইর হবে একজন কোরআনের হাফেজের আঙ্গুল কাটলেও কিন্তু রক্ত বাইর হবে একজন খ্যাত মজুরের হাত কাটলেও কিন্তু তেমন রক্ত বাইর হবে তো যারা এইরকম মন মানসিকতা নিয়ে কমেন্ট বক্সে বলেন যে একজন কোরআনের হাফেজ একজন মাওলানা একজন মহাদ্দেশ কিভাবে জিনগ্রস্ত হয় জিনের আক্রমণের শিকার হয় আবার বলতে পারেন যে একজন ডাক্তার কিভাবে তার অসুখ হয় যারা এরকম লো মেন্টালিটির মানুষ তাদের জন্য একটাই বার্তা যে আপনি দিনের নবীর কথাই ভাবেন না যার মতো যিনি যার আগের পরে সমস্ত গুণা মাফ করছে যিনি বিশ্বনবী যিনি সরাসরি আল্লাহর সঙ্গে হ্যাঁ পাশাপাশি বসে কথা বলছে সে আরো সে মহল্লায় সেই মিরাজের রাত্রিতে সেই ব্যক্তিকে যদি মানুষ জাদু করতে পারে সেখানে আমি আপনি হাফেজ মাওলানা মুহাদ্দিসকে তো আমরা চেষ্টা করব আল্লাপাকে যে পবিত্র কোরআনের তিরিশটি তিরিশ পারা কোরআন যে বুকে ধারণ করছে সেই ভাইকে আমি একজন অধম হিসাবে একজন দিনের দায়ী হিসাবে ওনার রিকভার করার চেষ্টা করবো আল্লাহর উপর তাকুল করে সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবান আলা যেন আমাদের সবাইকে দুষ্ট জিন এবং জাদুটনা থেকে নিরাপত্তা দান করে তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানা উলানিয়া গ্রামে নাম কি তোমার হুম আমার দিকে তাকাও নাম কি তোমার হুম নাম কি তোমার বলো বলবো না তুমি এখানে আসো না এখানে মোবাইলটা দাও নাম বলো তোমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বলবো আমাকে তোমার নাম বলো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বলো আমার নাম ইসমাইল তোর নাম কি তোর নাম কি আমার সঙ্গে নাটক করিস না এই সমস্ত নাটক দেখা দেখে আমি এই পর্যন্ত আসছি তুই রুগীর ধরছস কেন বল আমার ক্রোধের মুখোমুখি হইস না আমি কিন্তু আল্লাহ ছাড়া এই পৃথিবীর কাউকে ডরাই না ইবলিশরে আমি হিসাবে গুনি না কারণ যারা কোরআনের পক্ষে থাকে হকের পক্ষে থাকে তারা ইবলিশ তো দাম দেয় না বলবি বলছি আমার নাম ইসমাইল রুগীরা ধরছস কে এখন কিন্তু বালিশ থেরাপি দিবো কিন্তু তুই ভালো যে আমি বালিশের উপর ইচ্ছা মতো পিটাই নাম বল বল বল বল বল বলছে তো তেরো ধরছস কে আমি ধরে নেই কে ধরছে জানি না এখন কি আমি তোকে জানানোর চেষ্টা করব হুম আমি তোর কিন্তু ফাটাই ফেলবো কিন্তু ইনশাল্লাহ বল তোর নাম কি বল বলবি না বলবি না বল বল বল নাম কি বল সয় মানে বল সয় মানে বল বল হুম আমি তোমাকে এক মিনিট সময় দিচ্ছি এক মিনিটের মধ্যে তুমি তোমার নাম ঠিকানা বলবো কেন আসছো কোথা থেকে আসছো হ্যাঁ তোমার কোনো জাদু খাটবে না আমি তোমার সমস্ত রাস্তা বন্ধ করে দিচ্ছি কোরআনের শক্তিতে বলো বলো বলো না বলো কিন্তু খবর আছে আমি এখনো বলতেছি বলো বলো বলো হুম বলো বলো আমরা বলছেন বলো বলো বলো দাঁত মুলার সস হুম দাঁত মুলাই টিকতে পারবি নাম কি তোমার হুম বলবা এ আল্লাহ পবিত্র কোরআন শক্তিতে তার সারা শরীরে আগুনের তাপ দেওয়ার শক্তি আমি ভিক্ষা চাই আমাকে শক্তি দান করুন আমিন ইন্নাল্লাজিনা হতানুল মুকমিনিনা ওয়াল মুকমিনাতি দেখি কতক্ষণ সামলাইতে পারো অনেক প্রীতি করছি এখন হবে শুধু সংঘাত এবং যুদ্ধ বিদ্রোহ শয়তানের বিরুদ্ধে বলো আমি কি তোমার বলো হ্যাঁ আল্লাহ পবিত্র কোরআনের শক্তি এবং পবিত্র কোরআনের কোরআনের কালামের মাধ্যমে আপনার শিক্ষা চাই আপনি তো দয়ালু আপনি তো উত্তম প্রতিশোধ গ্রহণকারী আমাকে শক্তি দান করে এই জালিমদের বিরুদ্ধে তাদেরকে ইচ্ছা মতো থাপড়ানো আলো

তুই ধর খানকির তুই ধর তোর ভাই করে সৌদি এই যে হুজুর মারি গেলাম তুই আমার কিছু করতাম না তোরা মারি গেলাম স্যার তোরা আমি ঠান্ডা মারি তাই কই প্লিজ আল্লাহর কসম তোরা আমি ঠান্ডা মাথায় কই তোরা আমি মারি গেলাম তাই তোর মতন কবিরাজ বউ দেখছি বউ জ্বালাইছ বেশি বাড়াবাড়ি করবি তুই তো আমার জবাব দিবি তোরা আমি জবাব দিবি তাই খানকির ভূত তুই দেখবি তোর গোষ্ঠী গেলে তুই দেখবি তোর এই জায়গায় আমার কিছু হবে না তুই দেখবি খালি তো তোর জমা দিবি তুই দেখবি তোরা দুইটাই ধরছো ভাই তোরা তিনটাই ধর ওই খানকির পর তোরা তিনটাই ধর ওই তোরা তোরা তিনটাই ধর এই স্যাট উড়াইতে আমার স্যাট লাগে রে তোর হুজুরের গোষ্ঠী গেলে তোর হুজুরা এই যে কার কর বি কার ওই এসি নে খানকির তোর গোষ্ঠী গেলে খানকির তোরে মাইয়ে লাইম শুয়ারের বাচ্চা তোর এ পথ কে দেহায় আরে কে করে খানকির পুত দেখবি না শেষ শেষ খেলা বড় বড় বাবা আমার সামনে সামনে যায় সামনে দাও বসো

লাগবে না হবে ইশারায় যথেষ্ট হ্যাঁ, সঙ্গে বিদ্রোহ সাময়িক শক্তি সাময়িক শক্তি সাময়িক শক্তি সামনে থেকে শোনো না নাম কি আমার জীবনে এরকম ভয়ঙ্কর ঘটনার সাক্ষী খুব কমই আছে খুব ভয়ানক হ্যাঁ একটু সবার উপর আক্রমণ করছে পানি দাও সবাইকে আক্রমণ করছে না খুলো না বেটা হ্যাঁ ওঠো الله أكبر بسم الله الله أكبر অত্যন্ত ভায়োলেন্স ছিল দিনটা ধরো ধরো কি সাহস পাচ্ছেন না উঠাবো হ্যাঁ পড়ুক আর মুখটা একদম মুছে দাও ওরা আমি ওখানে জাগাতেছি নাম কি জানো হ্যাঁ, এদিকে তুলো চোখ খোলো ইসমাইল কে হয়েছে তোমার হ্যাঁ এখানে বসো কেন বসো কি হয়েছে তোমার হুম ইসমাইল জি কি হয়েছে তোমার হ্যাঁ তুমি একটু মাথা তো তুমি আমাদের আঘাত করলা কেন হ্যাঁ শরীরে ব্যথা করতেছে বিসমিল্লাহ রহমান তুমি আমাদের আঘাত করলা কেন না তো আমি কাউকে মারিনি নাম কি তোমার নাম ইসমাইল বাবার নাম জামান শেখ বিসমুল্লাহ চোখ বন্ধ করো তো বিসমুল্লাহ রহমান দেখো তো কি দেখা যায় কি দেখা যায় বলো তো রক্ত কজনের রক্ত দেখতেছি লাশ পড়ে নাই ডানে বামে তাকাও চোখ বন্ধ অবস্থায় দেখো ইনশাআল্লাহ ওটা দাও গরম লাগতেছে না কয়জন আছে দেখো তো ভালো লাগতেছে না আমার আচ্ছা ভালো লাগবে না সমস্যা নাই তুমি আমাকে শুধু বলো যে কয়জন আছে দেখো মরা লাশ কয়টা আছে দেখো কয়েকজনে যা দেখতেছো সত্য দেখতেছো বয়স কত বিশ আমার পরে বিশ আমার ছোট ঠিক আছে যা দেখতেছো সত্য দেখতেছো হুম বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের শক্তিতে যে শক্তিশালী আগুনের যা পুরানোর আয়াত আছে সেগুলো দিয়ে পুরাই দেবে ইনশাল্লাহ চোখ বন্ধ করে দেখো আগুন লাগতেছে কিনা লাগছে হুম জি না লাগে নাই না জি না এবার দেখো জি হুম জি বলো আলহামদুলিল্লাহ তো তো দিনই ভাই বোনেরা আপনারা যারা লাইভ ঘটনাটির সাক্ষী আছেন তারা দেখছেন কতটা ভায়োলেন্ট ছিল জিনটি কতটা আক্রমণাত্মক ছিল আমার মতো লোকের উড়াই নিয়ে গেছে তিন চারজনের থামাইতে পারি নাই তো আপনারা সকলে দোয়া করবেন আর কাউকে যেন এইভাবে কোনো জিন না ধরে আর জিন যত শক্তিশালী হোক তাকে মরতে হবে ইনশাআল্লাহ আমরা একটা স্লোগানে বিশ্বাসী হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম লক করে সমস্যা নেই রান